الحمد لله نحمده ونستعينه তার শরীর থেকে সমস্ত গুনাহ বের হয়ে যায় সুন্দরভাবে বুঝতে পারলেন সমস্ত গুণা শরীর থেকে বের হয়ে যায় সমস্ত গুণা মানে সবিরা গুণা তার শরীর থেকে গুণা যে বের হয় এরপরে বসে বলতেছে তো নিচেও যদি গুণা থাকে তাহলে লোকের নিচ থেকেও গুণা অংশ ধোয়া হয় পানি দিয়ে পানি দিয়ে বাহিরের অংশ ধোয়া হয় আর গুণা হওয়ার অভ্যন্তরের অংশ গুণা হওয়া গুণা দেখা যায় অনেক বুজুর্গানে পেয়েছিলেন যারা আমার গুণা দেখতে পারতেন আল্লাহ তালা তাদেরকে বিশেষ দৃষ্টি দিয়েছিলেন যেমন হজরত ইমাম আল্লাহ রহমতুল্লাহ আলাই হজরত ইমাম আল্লাহ রহমতুল্লাহ আলাই যদি কেউ অজু করত অজুর পানির সাথে অজুর পানির সাথে কোন কোন গুণা

দিলেন যে অজুর পরে অজু করার পরে যে পানি ব্যবহার হয়ে গেছে ব্যবহৃত পানি এই পানি যদি এই পানিটা না পান আবার কারণ যে এই তবে পানি যদি কারো শরীরে লাগে কারো কাপড়ে লাগে তাহলে তার শরীর কাপা হবে তার কাপড় রাখা হবে এটাই মা অসুবিধা হবে Itulah satu itu Imam Imam Muhammad Al-Bukhari lagi ini mereka. Mas setelah lo etani kobindo, etani di kobindo. Itu etani ini ditiokan harus keluar dari মাটিতে ময়লা আছে পাতায় ময়লা আছে মেঝেতে ময়লা আছে ওই ময়লাই পানিকে পরিষ্কার করতে পারবে অর্থাৎ এই পানি ব্যবহার করা যাবে পবিত্রতা হিসাবে না এমনি পরিষ্কার হিসাবে কোনো জিনিস কোথাও ময়লা আছে ওই ময়লাটা দূর করার জন্য আপনি পানিটা ব্যবহার করতে পারবেন এবং এই পানি যদি কাপড়ে লাগে কতবার শরীরে লাগে যেমন অজু করে আমরা অজু করার পরে গামছা বা আমরা হাত মুখ মুছি তবে পানি রাখলে

কিন্তু অনেক ইমামের মধ্যে মতবাদ মতবিরোধ হয় অনেক মানে, আমাদের ক্ষেত্রে মাসালার ক্ষেত্রে অনেক মানে সময় ইমামদের কি হয় মতবিরোধ হয় পরবর্তী জমানায় আমরা সিদ্ধান্ত নেন যে কোনটার উপর কোন মতের উপর উন্মতকে আমল করতে যেমন আমরা আমল করি কার কথার উপর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম

যে কজুর পানি ব্যবহৃত পানিটা আর তহির পবিত্র তহির রায়ের মতো আছে কিতাবের ভাষায় এই পানি খুব হলো তহির পবিত্র পানি পবিত্র পানি কারো শরীরে লাগবে কারো হাতে লাগবে কারো কাপড়ে লাগবে কি হবে না নাপাক হবে কিন্তু এই পানি দিয়ে দ্বিতীয়বার পবিত্রতা অর্জন করা যাবে এই পানি দিয়ে আরেকবার অর্জন করবো না হবে একবার অজু হবে এই পানি দিয়ে আবার ওজো অনেক ক্ষেত্রে অনেক মাস্টার হয় আমাদের মাস্টার লবে বা আপনার রহমুল্লাহ আমাদের মাস্টার মাস্টার হিসাবে কি করে আবদ্ধ আমাদের মাঝহাবের মধ্যে অনেক মাস্টার হয় আমাদের ইমামদের মধ্যে কি হয় অনেক সময় মতবিরোধ হয় বিশেষ বিশেষ কারণে এছাড়া আমরা জানি যে প্রসিদ্ধ চারটি মাঝহের চার ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন ইমাম ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি একজন ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি একজন ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন ইমাম এই চার ইমামের অনুসরণে সারা দুনিয়ার মানুষ কোরআন এবং হাদিসের উপর আমল করে ও শরীর শুধু আগের কোনো পছন্দ আল্লাহ হবে না হাদিসের সমাজ এবং অবংশ হয় এবং সমাজ বুঝবে না কেউ বুঝবে না লামাই কেন তারা সমাজ কাকে বলে আর মদন কাকে বলে এটাও কেউ বুঝবে সে তো এটা অনেক দূরে সমাজ এবং অবংশ সমাজ মানে হলো ধারাবাহিকভাবে হাদিসগুলা যেগুলো যারা বর্ণনা করবে যেমন হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন একটা হাদিস বলছেন সাহাবায়ে کرامদের মধ্য দিয়ে কোনো এক সাহাবী শুনছেন এই সাহাবী এই হাদিসটা ওনার ছাত্র কোনো একজন তাবিনকে বলছেন ওই তাবিন ওনার ছাত্র তাবিনের ছাত্র তাবে তাবিনকে বলছেন এই তাবে তাবিনে ওনার ছাত্রকে বলছেন ওনার ছাত্র ওনার ছাত্রকে বলছে এই যে ধারাবাহিকভাবে বর্ণনাকারী বর্ণনা করে আসছেন এই ধারাবাহিকতাকে বলেন এই থাকতে হবে আমার একটা হাদিস আমি পেলাম কোথায় আমার উস্তাদ আমার এই হাদিস আমাকে কে বলেছে এই হাদিস আমি পেলাম আমি শুধু বোহারি শরীফ খুললাম আর মুসলিম আমি মনে করলাম যে বুহারিয়া মুসলিম সারা দুনিয়া মধ্যে আর কোনো সহি আছে ওলামা এখানে আমরা ষাট সত্তর বছর বছর ধরে বুহারি শরীফ মুসলিম শরীফ মাদ্রাসার মধ্যে পড়াইতেছে আরবিটা কেউ তিরিশ বছর পড়াইতেছে তিরিশ বছর ধরে পড়াইতেছে কেউ বছর ধরে পড়াইতেছে কেউ বছর ধরে শুধু বুহারি শরীফ পড়াইতেছে শুধু মুসলিম শরীফ পড়াইতেছে আমরা বুহারি শরীফ আলীর মাদ্রাসা ওয়াবার পরিচালক ছিলেন আল্লামা শাহ শফি রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ পড়ছি জোনায়দ মামলাগুলো জুড়ে গেছে বিশাল হাদিস বিশাল ওগুলা এক একটি হাদিস যখন তারা পড়া এই হাদিসের মধ্যে কি ধরনের ব্যাখ্যা হতে পারে কিভাবে আলোচনা কত সুন্দরভাবে আমাদের এগুলো ওনারা আহস হিসাব তিনিও করছেন শেখুল হাদিস এই হুসাইন আহমদ মাহমুদুর রহমতুল্লাহ আলহের কাছে উদুল্লাহ উস্তাদের কাছে উদুল্লাহ উস্তাদের কাছে এভাবে এই হাদিসটা নানাকারীভাবে বর্ণনা চলে গেছে বুহারি পর্যন্ত ইমাম বুহারি পর্যন্ত ইমাম বুহারি ওনার কিতাবের মধ্যে বলছে যে এই হাদিসটি কার কাছে পেয়েছে ওনার উস্তাদের নাম পেয়েছে ওনার উস্তাদ কার কাছে পেয়েছে ওনার নাম বলেছিলেন উনি কার কাছে পাইছেন কোন সাহাবির কাছে পাইছেন ওনার নাম পেয়েছিলেন ওই সাহাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ইমান এই আগে বর্ণনা করলেন কোন সাহাবিকে বর্ণনা করলেন এসব কিছু বিস্তারিত আছে এই যে ধারাবাহিকভাবে বর্ণনাকারীদেরকে বলা হয় হাদিসের স্বভাব থাকতে হবে এই সনদ সহ হাদিসের প্রত্যেকটা হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে একটা দুইটা না হাজার হাজার হাদিস মুখস্থ হাজার হাজার হাদিস মুখস্থ রাখতে পারবে আপনি হবেন আর শুধু বোখারি মুসলিম বাংলা পড়লাম আর দাবি করলাম আহলে এগুলো দুটা লাগে এগুলো আহলে হাদিস এগুলো না মানে আলাদা মানে আলাদাভাবে হাদিস বুঝে তো আমরা এখানে আপনারা যেরকম বুঝছেন এরকম বুঝে না সেটা বলি সব হাদিসের ক্ষেত্রে কোরআনের সব আয়াতের ক্ষেত্রে মানধা মানা জরুরি কোনো কথা আছে স্পষ্ট কোরআনের কোনো কথা আছে স্পষ্ট বোঝা যায় এটা বোঝার জন্য আরেকজন আরেকজন অনুসরণ করতে হবে না সাধারণভাবে অনেক সময় অনেক আয়াতের অর্থ অনুবাদ করেও বোঝা যায় অনেক হাদিসের অর্থ অনুবাদ করেও বোঝা যায় এর জন্য কি করতে হবে না কোনো ইমাম ধরতে হবে না মাথা মানা এই ক্ষেত্রে জরুরি না জরুরি কোন ক্ষেত্রে যখন দেখা যায় কোরআনের কোন আয়াতের কোন শব্দের অর্থ দুই চার দুই অর্থ যখন দেখা যায় দুই তো হাদিস দুই দুই রকম দুই হাদিস দুই রকম এক হাদিস একটা বুঝাইতেছে দিচ্ছে হাদিস আরেকটা বুঝাইতেছে সাধারণভাবে বোঝা যাচ্ছে যে দুইটা হাদিস দুই অর্থ দিচ্ছে বা কোনো হাদিস হাদিসের কোনো অস্পষ্টতা বোঝা যাচ্ছে না হাদিসের তার উদ্দেশ্য এটা বিভিন্ন সমস্যা যখন সামনে আসে তখন ওলামায় কারণরা মুস্তাহিদ ইমাম তারা মুস্তাহিদ ইমাম তারা ইমাম আবু হানিফা বলুন ইমাম শাফি বলুন ইমাম মালিক বলুন আর ইমাম আহমদ বিন আব্দুর রাহিমাহুল্লাহ বলুন তারা হলেন মুস্তাহিদ ইমাম ওনারা হাদিস কোরআনকে সামনে রেখে গবেষণা করছে যেগুলো তারা কি উদ্দেশ্য হতে পারে যেগুলো বোঝা যাচ্ছে না বা যেমন যার মধ্যে দুইটা অর্থ দেখা যায় বা হাদিস দুই ধরনের দুই ধরনের হাদিস পাওয়া গেছে যখন আমরা কোন কিভাবে আমল করবে তখন ইমাম আবানি রহমতুল্লাহ এই সব গবেষণা করে একটা সিদ্ধান্ত দিলেন যে আমরা এইভাবে আমল করব ইমাম শাহুর রহমতুল্লাহ আলহী দেখা যায় উল্টা সিদ্ধান্ত দিলেন যে না আমরা ওইভাবে আমল করব সিদ্ধান্ত কি কিসের ভিত্তিতে দিলেন তো কোরআন এবং হাদিসকে সামনে রেখে এবং ওনারাও ওনাদের ইতিহাস থাকিয়ে মেধা থাকবে এক একজনের সবার আক্রমণ সমান না সবার মেধা সমান না এগুলো আল্লাহ রাব্বুল চাইছেন যে এরকম হবে মাত্রা এজন্য আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এমন একটা আয়াত দিয়েছে আয়াতের শব্দ মধ্যে অর্থ দুইটা একটা আয়াতের মধ্যে একটা শব্দ আছে এই শব্দের অর্থ হলো দুইটা আল্লাহ তাআলা চাইলে এই শব্দ দিয়ে কোন অর্থ বুঝে এটা পরিষ্কার করে দিতে পারছেন আল্লাহ তাআলা যদি বলে দিতেন যে এই এই শব্দের দ্বারাই অর্থ তাহলে পুরো মাথার প্রয়োজন ছিল যখন একই শব্দের অর্থ দুইটা যখন কোরআনের এক আয়াত আল্লাহ পাক রব্বুল শব্দের অর্থ হলো দুইটা কিন্তু অবস্থান করবে কিন্তু তার পরে সে বিবাহ বসবে কি পরিমাণ সময় এখন অবস্থান করবে প্রশ্ন হলো তিন গুরু মানে কি আল্লাহ যে পবিত্র কোরআনে বললেন যে তিন গুরু এই তিন গুরু মানে এই ইমাম ইমামের প্রয়োজন এটা বোঝার জন্য ইমামের প্রয়োজন

প্রত্যেক মাসে দুইটা সময় অতিক্রম করত একটা সময়ের নাম হলো আয়েস একটা সময়ের নাম হলো তুলু যখন স্রাব শুরু হয় যায় মহিলাদের সেই সময়টাকে বলা হয় আয়েস আয়েসের সময়সীমা তিন দিন থেকে নিয়ে দশ দিন পর্যন্ত তিন দিন থেকে নিয়ে দশ দিন পর্যন্ত তিন দিনের কম যদি হয় তাহলে এটাকে আয়েস বলা হয় না তিন দিনের কম সময়ের স্রাবকে ইস্তেহাজা বলা হয় আর দশটি অতিক্রম করার পরে দশটি ধরে গেছে এরপরে এগারো দিন চলতেছে তাহলে এগারো নম্বর দিন তখন এটাকে হায়াত করা হবে না এটাকে বলা হবে ইস্তেহার তখন এগারো দিন বারো দিন চোদ্দ দিন বিশ দিন যত দিন যায় প্রথম দশ দিনকে হায়াত করা হবে পরবর্তী স্নানের সময়কে কি করা হবে না হায়াত করা হবে না হায়াতের সময় মহিলাদের জন্য নামাজ করতে হয় না নামাজ পড়া লাগে না পরবর্তীতে এই নামাজের কাজাও করতে পারে আইলের সময় মহিলাদের নামাজ পড়তে হয় না পরবর্তীতে এই নামাজের কাজাও করতে হয় না আল্লাহ তালার পক্ষ থেকে নামা আয়েদের সময় মহিলাদের রমজান মাস যদি চলে রমজান মাসে রোজা রাখতে হয় না কিন্তু পরবর্তীতে রমজানের এই রোজা কাজা করতে হবে যদি রমজানে আয়োজন তাহলে কেউ রোজা রাখতে পারে না তাহলে সাবুয়াল মাসে রোজা রাখবে যত তাড়াতাড়ি রোজা তাজা আদায় করা যায় তত ভালো অনেকে মনে করেন যে সাবুয়ালের যেহেতু ছয়টি রোজার ফজিলত আছে সেহেতু মনে হয় আমি ছয় রোজা আগে আদায় করবো করে কাঁচা রোজা আদায় করবো না আগে আমাকে কি করতে হবে আমার কাঁচা রোজা আছে কাঁচা রোজা আদায় করতে হবে পরবর্তীতে সাবুয়ালের রোজা এরকম আগে যাই হোক আর বাকি সময়কে বলা হয় পবিত্র সময়কে বলা হয় তুহুর পবিত্র সময়কে বলা হয় তুহুর তুহুরের সর্বনিম্ন সময় হলো পনেরো দিন তুহুরের সর্বনিম্ন সময় হলো পনেরো পনেরো দিন বেশি কি পরিমাণ তুহুর হতে পারে এটার কোনো সময়সীমা নেই অনেক বেশি হতে পারে কারো শরীরে শরীরে হতে পারে তবু লোকের কারণে চার মাস পর্যন্ত তার পাঁচ মাস ছয় মাস চলে যেতে পারে তার আয়াত আসবে না সে সব পুরা সময়টা সে কুহুরের মধ্যে আসবে কুহুর মানে পবিত্র সময় তাহলে এই যে আল্লাহ পাক করে আমাদের পবিত্র কোরআনে এসে করলেন ওয়াল মুতাল্লামাতু ইয়াতারাফাসনা বিআনফুসিহিন্না তালাতাতা কুরু এই কুরু শব্দের অর্থ দুইটা এক অর্থ হলো হায়াত আর অর্থ হলো কুরু এক অর্থ হলো পবিত্র আর এক অর্থ হলো অপবিত্র এমন একটা শব্দ আল্লাহ পাক কোরআনে কোরআনের মধ্যে উল্লেখ যে শব্দের অর্থ দুইটা এমন দুইশো অর্থ যে দুইটা একটা আরেকটা বিপরীত পবিত্র এক অর্থ অপবিত্র আরেক অর্থ উল্টা এই দ্বয় অর্থ পুরুষ শব্দের অর্থ হায়ের পুরুষ শব্দের অর্থ তুহুর পুরুষ শব্দের অর্থ ওরা বলেন আল্লাহ তালা তিন পুরুষে অবস্থান করবে এখন এই তিন পুরু মানে কি বেহায়াত না কিন্তু আমি কি শাস্তি পত্র আমি যদি অনুবাদ করি তাহলে বোঝা আমার জন্য সম্ভব এখন আমাকে কি করতে হবে এই উলামায় শরণাপন্ন হতে হবে ইমামগঞ্জের শরণাপন্ন হতে হবে যে দেখি আমি ইমামগঞ্জ এই আয়াতে কি ব্যাখ্যা নিয়েছেন কিভাবে এটা সিদ্ধান্ত দিয়েছেন এখন দেখা যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এখানে তিন পুরুষার তারা তিন হাইরেস পদ করেছে আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এখানে তিন পুরু দ্বারা তিন তুহুর অর্থ নিয়েছেন যেহেতু শব্দের অর্থ দুইটা যেহেতু একই শব্দের অর্থ দুইটা এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার মেধা কাটিয়ে উনি বিভিন্ন হাদিস হাদিসকে সামনে রাখে বিভিন্ন অবস্থাকে সামনে রাখে বললেন যে এখানে অর্থ হবে এই শব্দের অর্থ হবে আয়াত এই পুরো শব্দের অর্থ কি ওনার বিশাল আলোচনা আছে কিতাবের মধ্যে ইমাম শাহি রহমতুল্লাহ সিদ্ধান্ত দিলেন যে এখানে তিন সিদ্ধান্ত যেহেতু দুইটা একই শব্দের অর্থ যেহেতু দুইটা এজন্য সিদ্ধান্ত হয়ে গেল আলাদা আলাদা দুইটা এখন কোন সিদ্ধান্ত মানলে আপনি কোরআনের ভিতরে থাকবেন আর কোন সিদ্ধান্ত মানলে আপনি কোরআনের বাইরে থাকবেন তখন আপনি যে কোনো মানেন যে কোনো একটা সিদ্ধান্তের উপর সেটা কোরআনের কোরআনের উপর কোরআনের ভিতরে সিদ্ধান্ত হবে কারণ শব্দ আল্লাহ তারা কেন দিলেন এটা আল্লাহ আল্লাহকে বুঝান আল্লাহকে বলেন আল্লাহ আপনি এমন এক শব্দ দিলেন যেন যে শব্দের অর্থ বুঝা তাহলে এমন এক দুই অর্থ যেটা যে দুইটা অর্থ বিপরীত অর্থ বুঝায় একটা বিপরীত অর্থ এজন্য সিদ্ধান্ত সিদ্ধান্ত দুই দুই সিদ্ধান্ত এই আপনি যদি বলেন আমি মানি না আপনি যদি বলেন আমি না তাহলে আপনাকে এই শব্দের আরেকটা অর্থ বানাতে হবে আপনাকে কি করতে হবে এই শব্দের অর্থ দুইটাই একটা শব্দ ছাড়া কোন শব্দের অর্থ তো দুই শব্দের অর্থ তো দুই ইমাম গেছে আর আপনি বলেন আমি মানি না মানে আমি ইমাম মানি না মানে আমি এই শব্দের দুই অর্থ যে ইমাম দুইজন দুই শব্দের অর্থ আমি ওগুলো মানি না তাহলে আপনি কি মানেন তাহলে তো আপনাকে এখন আরেকটা আরেকটা অর্থ বানাতে হবে এই শব্দে তাহলে আপনি কোরআনের ভিতরে থাকবেন না কোরআনের বাইরে চলে যাবেন তখন কেউ যদি বলে আমি মাঝহাব মানি না আমি কোরআন মানি তাহলে মাঝহাব না মেনে আপনি কোরআন মানেন এখন এই আয়াত আপনি মাঝাব মানেন না কোরআন মানেন আপনি মাঝাব না মেনে এখন এই আয়াত আমাকে মেনে নেবা যাই মাঝাব মানে না কোরআন মানে না এইভাবে প্রত্যেকটি মাস্টার অনেক যেগুলো জটিল বোঝা যায় না অনেক শব্দের অর্থ দুইটা হতে পারে অনেক সময় হাদিস দুই ধরনের হতে পারে যেদিকে সমস্ত সিদ্ধান্ত কোরআন মানুষকে সামনে রেখে সকল সিদ্ধান্ত সমস্ত মাসআলা মাসায় যখন লিপিবদ্ধ হয়ে গেল সমস্ত মাসআলা একত্রিত হয়ে গেল সব মাসআলা পাওয়া যায় এখন দেখা যায় ওলামায় কেমন দেখলেন যে আরো ইমাম ছিলেন ইমাম এই চার ইমাম ছাড়াও আরো অনেক ইমাম ছিলেন কিন্তু সব ইমামের মাসআলা মাসাইল গুলো একত্রে একত্রে কি হয় নাই লিপিবদ্ধ হয় নাই গ্রন্থাকারে পাওয়া যায় না দেখা যায় যে এই চার মাস মাসহাবের সমস্ত

যে কেউ যে কোনো এক মাথাবের উপর যদি আমল করে তাহলে সে হাদিসের উপরই আমল করবে এটা এরকম না যে আমি এক মাথাব মানলাম মানতে এক হাদিসের উপর আমল করলাম আর অন্যান্য হাদিস আমি অস্বীকার করলাম এরকম না দুইটা হাদিস আসছে আমার সামনে দুই ধরনের অর্থ বোঝায় এখন আমি আমল করবো কোন হাদিসের উপর উদাহরণস্বরূপ সংক্ষিপ্তভাবে আরেকটি উদাহরণ দেয় যেমন সুরা ফাতিহা শেষ করার পরে আমিন পড়া আমিন পড়া হলো সুন্দর ইমাম সাহেব যখন ইমাম সাহেব যখন নামাজের মধ্যে জুড়ে জুড়ে ফেরাত করে জুড়ে জুড়ে ফেরাত করার পরে সুরা ফাতিহা শেষ করবে পড়বে যখন ইমাম সাহেব আমিন পড়বেন এবং এবং মুক্তাদি যারা আছেন তারাও মনে মনে কি করবেন আমিন পড়বেন আমিন পড়াটা সুন্দর মাসালা বুঝবেন বুঝে আমিন পড়াটা কি

এই ব্যাপারে এখন আমার ইমাম ইমাম মধ্যে মহব্বত হয়ে গেল কারণ হাদিসের মধ্যে আজকে পড়াও আছে হাদিসের মধ্যে জুড়ে পড়াও আছে তবে একই আমল দুই ধরনের হয়ে গেল এখন আমি কোন কোনটার উপর আমল করবো এই ইমাম বন্ধুরা গবেষণা শুরু করলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই দুই ইমাম বললেন যে আমি আস্তে পড়াটা মোস্তাহাব আমি আস্তে পড়া কি মোস্তাহাব ফরজ ওয়াজিব সুন্নত না মুস্তাহাব ইমাম শাকুর রহমতুল্লাহ আলাইহি আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই দুইজন বলেন এখানে আমিন দূরে করাটা মুস্তাহাব ফরজ বলছেন ওয়াজিব সুন্নত না মুস্তাহাব মুস্তাহাব আমাদের মাঝাবে হানাফি মাঝাবে মালিকি মাঝাবে আমিন আসতে পড়াটা মুস্তাহাব শাফি এবং হাম্বলি মাঝাবে দূরে পড়াটা মাঝহাব তখন আপনি বলেন আমি মাঝহাব মানি না কোরআন মানি হাদিস মানি মানে, মানে, তো জুড়েও আছে আস্তেও আছে হাদিসে জুড়ে আছে না আস্তে আছে না তখন সিদ্ধান্ত এই কেন দিলেন এক ইমাম এবার আমাদের হানাফি মাসালে শুধু আমাদের মাসালে মাসালা বলি আমাদের হানাফি মাসালে মাহবুবান রহমতুল্লাহ বলেন যে জুড়ে পড়েছেন যে হুজুর সাল্লাল্লাহু সাহাবাদেরকে শেখানোর জন্য যে হাদিস দিয়ে তারা জুড়ে পড়ার দলিল দেন এই হাদিসের প্রতি জুড়ে পড়া বলা হয়েছে এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাহাবা একরামদেরকে পরে যদি তিনি শুধুই শুধু আস্তে আস্তে পড়েন তাহলে অনেকটুকু জানবেন অনেক নতুন নতুন মুসলমান হইবে কয়েকটি নামাজ পড়বে কয়েক নামাজ পড়বে তারপর চলে যাবে সে আর সে না সে সাক্ষাৎ হবে না সে আর জানতেই পারবে না যে এখানে আমিন আছে কিনা

যে জুড়ে আমি করছেন তাহলে আমি করছেন তো জুড়ে জুড়ে করছেন তো আছে তো আমার এই জন্য ইমাম শাকুর রহমতুল্লাহ আলাই আলিমাম আহমদ মাহমুদ রহমতুল্লাহ আলাই বলেন যেহেতু রসুল্লাহ জুড়ে পড়ছেন সেহেতু মুস্তাহ হবে জুড়ে পড়া আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন রসুল্লাহ শেখানোর জন্য সাহাবা একরামদেরকে শেখানোর জন্য যেখানে একটা আমিন আছে এটা শেখানোর জন্য বলছেন জুড়ে কিন্তু আমল করতে হবে আমাদেরকে আসতে এজন্য আসতে পড়াটা কি প্রস্তাব আসতে পড়াটা আমাদের নজরে কি প্রস্তাব এখন তো এই দুইটা সিদ্ধান্ত দুই দিকে জুড়ে পড়া এবং আসতে পড়া দুই সিদ্ধান্ত চার মাস মাঝহাবে ওনারা দুইজন দুইজন করে দুই সিদ্ধান্ত নিয়ে গেছে আপনি বলেন আমি মাঝহাব মানি না মানে আমি জুড়েও মানি না আসতেও মানি না তাহলে আপনি কিন্তু কেমনে পড়বেন আপনি দুটোই পড়বেন আসতে হবে দুটাই পড়বেন অথবা আপনি দুটাই চাকরি আপনি যদি বলেন এই মাথার পানি না তাহলে হয় আপনি আজকেও করতে হবে দূরেও করতে হবে দুর্ঘটনা হাতিসে আছে দুর্ঘটনা পড়বে অথবা আপনি দুর্ঘটনা ছাড়বেন কারণ আপনি মাথা মানেন না এক মাথাকে বলছে আসতে পড়া এক মাথাকে বলছে দূরে পড়া আপনি বলেন এই মাথা মানে না মানে আমি আপনি আসতেও করবো না দূরে করবো না মানে আপনি এক মাস হাত এক মাস হাত না মেনে আর এক মাথাবে আমল করে পড়েন আবার বলেন আপনি আগে কোরআন মানে হাদিস মানে মাথা পায় শুধু কোরআন হাদিস শুধু কোরআন হাদিস শরীয়তের দলিল না কথা সত্য পক্ষ তারা এ ধরনের রাখে যে আমি কোরআন মানে হাদিস মানে কিছু মানে না মানে আমি ইজমা মানি না পিয়াজ মানি না ইজমা কেন মানতে হবে এবং পিয়াজ কেন মানতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে চলে গেলে ইন্তেকাল হয়ে গেল এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি পরে খলিফা কি হবে কোরআনে নাই হাদিসে বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে চলে এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি পরে খলিফা হবেন কে এটা তো কোরআনেও নাই এটা তো হাদিসেও নাই যখন খলিফা কাকে বানাবে সাহাবাই কেরামরা কেরামদের আমল দেব সাহাবাই কেরামরা সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন খলিফা বানাবে এটা এটাকে বলা হয় ইজমা যেহেতু যে সিদ্ধান্ত কোরআনে এবং হাদিসে পাওয়া যায় না যে সিদ্ধান্ত সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে কোরআনেও নাই সুস্পষ্টভাবে হাদিসেও নাই আকারে ইঙ্গিতে আছে এই আকারে ইঙ্গিতটা ধরে সম্মিলিতভাবে সাহাবাই কেরামরা সিদ্ধান্ত নিলেন যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আমরা এক পরবর্তী কি বানাবো খলিফা বানাবো কেন বানাবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ইমামতি দিয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি কি করছিলেন জীবিত থাকা অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ইমামতি দিয়েছিলেন তাহলে বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না থাকলে পরবর্তী খলিফা কে হবে পাওয়া গেছে যতটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন তো সাহাবায়ে কেরামরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে নিলেন যতটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমরা বলি এটাকে বলা হয় ইজমা যখন কোনো একটা মাসআলার সমাধান সুস্পষ্টভাবে কোরআনে পাওয়া যায় না সুস্পষ্টভাবে হাদিসে পাওয়া যায় না তখন উলামায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম নেই তাবিও নেই তাবে তাবিও নেই বর্তমান জমানায় যদি কোনো এক মাসআলা এমনভাবে সামনে আসে যেগুলো কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না তখন ওলামাই কেরামরা নতুন এই মাস আলা সমাধান ওনারা এরকম ভাবে ইজমা দ্বারা দিলেন ইজমা কি সমস্ত ওলামাই কেরামরা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তের উপর কি হয় একমত হয়ে যাবেন একটা সিদ্ধান্তের উপর একমত হয়ে যাবেন এটাকে বলা হয় ইজমা কি আছে আলোচনা ইনশাআল্লাহ সামনে তোমায় করবো আল্লাহ আমাদেরকে বুঝা আলোচনা করে আমিন واخر دعوانا الحمد لله رب العالمين